谁了？查个房库。 বুঝতে পারছি না মনে হচ্ছে স্টার্ট নিচ্ছে না আরে ও বুঝবে কি ও কি অটোমোবাইল ইঞ্জিনিয়ার নাকি পাস তো করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং বনেট খোলা যাও বন্ধ করো বন্ধ করো সুইচ বন্ধ করো এই ফুল সর্বনাশটা হলো তো আরে আমি কি জানতাম নাকি গাড়ি বিট্রে করবে চল তাহলে চলো দেখো সুইচটা অফ আছে কিনা দেখো অফ করে দাও তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথাটা বলাই ভুল হয়েছে উনি এত করে বললেন আমার পৈতৃক বিটা না দেখে তোমার সঙ্গে বিয়ে দিবেন না সে কথা বলাতেই তো রাজি হয়েছে তোমার গাড়ি বিগড়েছে ঠিক আছে এখন আমার বাবা না বিগড়ালেই হয় তোমার বাবা বিগড়লে অসুবিধা নেই তুমি ঠিক থাকলেই হলো তুমি তো আমার বাবাকে চেনো না সব বিষয়ে খুঁটি অ্যানালাইসিস করেন আমাদের ভালোবাসার ব্যাপারেও করছে নাকি করেনি আবার তোমার বায়োডাটা নিয়ে একদম রিসার্চ করেছে শুধু তোমার রেজাল্টটা ভালো ছিল বলে রক্ষা দেখো ভালোই কিন্তু দেখাচ্ছে ভাবি শ্বশুর মেকানিক হয়ে জামাইয়ের গাড়ি সারছে শোনো আসতে বলো বাবা শুনতে পারলে কিন্তু কোনো খবর আছে এদিকে আসো শুনুন দাও ভাই আইছে ভাই আইছে আমার বাবা আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেমন আছো বাবা আমার সোনা তুই কেমন আছিস বল কেমন আছিস ভালো তুমি ভালো তো আমি খুব ভালো দারুণ ভালো কেমন আছো উদয় ভাই বাবা উনি হচ্ছেন আরে বলতে হবে না বলতে হবে না উনি হচ্ছেন আমার হবু বিআই তাই তো বিআই বিআই সাহেব আসুন চলে আসুন আরে বিআই সাহেব এখন আপনি আমার হবু বিআই কিন্তু দুদিন পরেই তো আমরা বিআই হয়েই যাচ্ছি আত্মায় আত্মা লাগিয়ে দেই আসুন ও বিআই সাহেব কি হলো আপনি এরকম মন খারাপ হয়ে গেল কেন কাপড়ে ময়লা লেগে গেছে আহ এ হচ্ছে এ হচ্ছে বলতে হবে না বলতে হবে না খবরদার নাম বলিস না হচ্ছে আমার মামনি নাম হচ্ছে সু সু সু সু না না না সুরভি আয় মা আল্লাহ বাঁচিয়ে রাখুক মা আল্লাহ বাঁচিয়ে রাখুক আরে বিহাই সাহেব আপনি মন খারাপ করে থাকবেন না জামা কাপড় নষ্ট হয়েছে একটু কিচ্ছু না এগুলো চলেন ঘরে চলেন সব ঠিক হয়ে যাবে আসুন ভাই আসুন আরে তাড়াতাড়ি কর হ্যাঁ বসুন না দাঁড়ান আপনার বাড়িটা দেখে নিই আগে আরে বিআই সাহেব আপনি এসেছেন যখন সমস্ত কিছু দেখবেন আগে আপনি ফ্রেশ হয়ে নিন আপনাকে বাড়ি ঘর জমি জমা আমার যা কিছু আছে সব দেখাবো আচ্ছা বিআই সাহেব চা কফি চলবে নাকি একবারই লাঞ্চটা সেরে ফেলবে আরে বাবা আবার ইংরেজি বলে দেখি আবার কফিও খায় আরে বিআই সাহেব বসুন বসুন না আমি এখন একটা শাওয়ার নেব শাওয়ার নিয়ে লাঞ্চ করে ফেলবো একেবারে আপনাদের বাথরুমটা কোন দিকে বিয়াই সাহেব আরে গ্রামে ঘরের ভেতরে বাথরুম থাকে না থাকে বাইরে পুকুরে চলেন চাচা মিয়া সরি আমি পুকুরে গোসল করতে পারবো না আরে পিয়াই সাহেব পুকুরের পানি ফার্স্ট ক্লাস কোনো অসুবিধা হবে না আমার অসুবিধা আছে কারণ আমি সাঁতার জানি না পিয়াই <laughs> সাহেব এখন তো দেখছি আপনার জীবনটা ষোলো আনাই বৃথা ষোলো আনা বৃথা নিয়ে যখন এত দূর আসতে পেরেছি বাকি জীবনটাও নিশ্চয় পার করে দিতে পারবো <laughs> আরে বিয়াই আপনাকে আমি দু মিনিটের মধ্যে সাঁতার শিখিয়ে দেবো এমতি বিয়াইকে ঘরটা দেখিয়ে দে যান রেডি হয়ে আসুন যান এই তুই মাকে নিয়ে এখানে যা আপনি পুকুরে যেতে রাজি হচ্ছিলেন না বললেন আপনি পুকুরে স্নান করবেন না এখন কি পুকুরে নিয়ে গিয়ে দু মিনিটের মধ্যে আপনাকে সাঁতার শিখিয়ে দিয়েছি এখন ভালো লাগছে না বলুন আপনি আপনার সাঁতার শিখে গেছেন যদি আপনার হাত থেকে কলার ভেলাটা ছুটে না যেত তাহলে তো আপনি পানি খেতেন না তাই না আর তাতেও তো কোনো অসুবিধা হয়নি পুকুরের পাড়ে নিয়ে গিয়ে পেটটা পাম্প করে মুখ দিয়ে একেবারে ফট করে পানিটা বেরিয়ে গেল বাবার পেটে পানি ঢুকে গিয়েছিল নাকি না না না কিছু না ও কিচ্ছু না কিচ্ছু না কোনো চিন্তা করিস না দু মিনিটের মধ্যে পেটের পানিটা বেরিয়ে চলে গেছে <laughs> এই যে বিয়ে এই যে কাঁটা চামচ দিয়ে খেয়ে কি আনন্দ পান করেন এই যে হাত দিয়ে হাত দিয়ে আপনি যদি খান তাহলে দেখবেন খাওয়ায় কি আনন্দ সেই আনন্দ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তা আপনার পেশাটা কি সেটা তো জানা হলো না আপনার ছেলেও তো কিছু বললো না ওই যে সকালে দেখলেন না ক্ষেত খামার করা এতে কি চলে আপনার ছেলে তো দেখেছি আবার গাড়িও কিনেছে আরে সে তো ছেলের ব্যাপার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছি সে তারটা করে খাচ্ছে আমার মেয়ের চাহিদাকে মেটাতে পারবে আপনার কি মনে হয় দেখুন সামান্য বেতনেও মানুষ চলে আবার ঘুষ দুর্নীতি করেও মানুষ চলছে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মেয়ের উপর আরে আসুন আসুন আসুন আসুন দ্বিধা করছেন কেন আরে বসুন বসুন এই জায়গাটায় বসুন এটা কোথায় এলাম আমরা আপনি আমার বাড়ি দেখতে চেয়েছেন এটা আমার বাড়িরই অংশ বসুন বসুন আরে বিলকিস বিলকিস ও বিলকিস আরে তাড়াতাড়ি এসো দেখো কাকে নিয়ে এসেছি দেখো দেখো দেখো এনি হবেন আত্মীয়া কেউ না মানে পরিচয় বিয়াই কার্যকালে জানা যায় ভৃত্য পরিচয় কুটুম্বের পরিচয় বৎসল সময় মিত্রের পরীক্ষা হয় বিপদ উদয় ভার্যার পরীক্ষা হয় বিভবের ক্ষয়ে এইসব কি বলছেন থামেন তো আত্মীয় সামনে কেউ এরকম কবিতা বলে নাকি বিয়াই সাহেব আপনি বসুন তো বসুন বসুন ভাই বসুন বসুন আমি একটু আসছি আমিও একটু আসি তোমাদের গ্রামটা খুব সুন্দর আমার তার থেকেও বেশি পছন্দ হয়েছে তোমাদের বাড়িটা চারিদিকে কেমন সবুজ গাছগাছালিতে ঘেরা আর বৃষ্টির পানিতে ভিজে সব কিছু আরও সুন্দর লাগছে এসবই আমার বাবার নিজের হাতে লাগানো তোমার বাবা এখনও ভীষণ কর্মঠ এ বয়সে বাবা পারেন বাবার বয়সে আমরা অসম্ভব আমার বাবাকে নিয়ে ভাবনায় আছি এমন খুঁতখুঁতে স্বভাবের মানুষ বাবা আমার বাবার হাতে পড়েছিল সব ঠিক হয়ে যাবে উনি বাবাকে ম্যানেজ করতে পারবেন আমি শিওর পারবো তুমি কি করে শিওর হলে তোমাকে আমি ম্যানেজ করেছি না আদু ফাজলামি না ধরো যদি কোনো কারণে বাবা রাজি না হন তখন তাহলে আর কি হাফেজ মানে ইয়াই আপনাকে একা বসিয়ে রেখেছি বলে দুঃখিত সরি সরি আরে কি বলছেন বিয়া নিন চা নিন বিলকিসের হাতের চা দারুন সরি আমি চা খাবো না এই চা আপনি শহরে পাবেন কোথায় খাঁটি গরুর দুধের চা আরে আপনারা তো খান ওই বিদেশি মিল্ক পাউডার নয়তো কনডেন্সড মিল্ক কিংবা কোনো কোম্পানির ক্রিম তোলার দুধ এরকম মজা এরকম স্বাদ আপনি পাবেন কোথায় চাই হ্যাঁ, না আমি চা করবো আমি যাচ্ছি আপনি আসেন চলো বিলকিস কি ব্যাপার ভিআই কি মাইন্ড করলেন নাকি ঠিক আছে আমি দেখছি মতি মতি আমাদেরকে চা কফি একটা কিছু দে এখানে বেশাই আসেন আমরা এখানে একটু বসি আমি এখন বসবো না এখন চলে যাব বাবা তুমি দেখো তো সুরভি কোথাও ওকে ডাকো তো চলে যাবেন মানে আপনি চলে যেতে চাইলেই কি আমি চলে যেতে দেব আমার আর এখানে এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই <laughs> শুনুন বিআই আসতে হয় নিজের ইচ্ছায় যেতে হয় পরের ইচ্ছায় আর আপনি যদি এখন চলে যান তাহলে গ্রামের মানুষের কাছে আমি ছোট হয়ে যাব না আপনি কি তাই চান যে ছোট তাকে ছোট করলে দোষ কে ছি ছি ছি ছি কি কেলেঙ্কারি কিছু বলছেন চাচাজি কফি আনবো না ও না না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি <laughs> আমার সুন্দরী আত্মীয়াকে দেখে আপনার মন উথাল পাথাল করছে তাই তো চলুন আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি আপনার মনটা ভালো হয়ে যাবে আরে আসুন আসুন এমনিভাবে থাকলে কি হবে নাকি আসুন আসুন কি আসুন আসুন আসুন আসুন আসুন এই যে এই যে দেখছেন বই এই যে এত বই এখান থেকে একটি বই নিয়ে আপনি পড়ুন আপনার মনটা না স্থির হয়ে যাবে ভালো লাগবে আপনার এসব বই কে পড়ে ওই গ্রামের কিছু ছেলে মেয়ে আসে ওরা পড়ে আর আমি মাঝে মধ্যে একটু ছবি টবি দেখি ম্যান ইটার সব কুমায়ুন বাঘ শিকারের গল্প কে পড়ে আপনি পড়েন আপনি স্বীকার করেন না না না আমি স্বীকার করি না তবে শিকারের কাহিনী আমার খুব ভালো লাগে শিকারের গল্প পড়ার মধ্যে আর কি থ্রিল আসল থ্রিল তো হলো আপনার বন্দুক দিয়ে বাঘ শিকারের মধ্যে আপনি শিকার করেন নাকি <laughs> করি মানে একসময় তো হাতির পিঠে চড়ে বাঘ মারতাম মানে শুধু বন্দুক দিয়ে মারলে কিন্তু থ্রিল অতটা হয় না মানে আমি তো বাঘের চোখে চোখে তাকিয়ে থাকতাম আর এই বাঘের চোখে চোখে তাকিয়ে থাকার মধ্যে যে কি থ্রিল এটা আপনি চিন্তাই করতে পারবেন না দারুণ ব্যাপার আপনার এই শিকারের কাহিনীটা আছে না এটা আমি একটা সময় শুনব আপনি না এখন এখানে বসে বসে পড়ুন বিয়া সাহেব পড়লে না মনটা একদম ভালো হয়ে যাবে আমি আসি ওকে তুমি এসছো আমি খুব খুশি হয়েছি মা আগের দিনের মেয়েরা বিয়ের আগেই স্বামীর বাড়ি দেখবে সেটা তো ভাবতেই পারতো না এখন তো তোমরা অনেক স্বাধীন বিয়ের আগেই স্বামীর বাড়ি সব কিছু জেনে যাও আসলে মা এমনটাই হওয়া উচিত জানো সব কিছু আগে থেকে জেনে রাখাই ভালো তা না হলে পরবর্তীতে নানান সমস্যা হয় দেখা যায় যে সেসব সমস্যা মনের মধ্যে চেপে রেখে মেয়েদের সারা জীবন সংসার করতে হয় সেটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার তোমার অন্তত সেই কষ্ট করতে হবে না এইটাই ভালো আপনি বুঝি তুহিনের আত্মীয় হন তোমাকে কিছু বলেনি তুহিন বলেছে ওর এক খালা আছে তুমিও আমাকে খালা বলেই ডেকো মা নিশ্চয়ই আমি আপনাকে খালা বলেই ডাক আচ্ছা আপনি কি সেই খালা যিনি জড়িবুটি করে টুকটাক করে রোগ সারাতে পারেন কে বলেছে এসব তুহিন পাগল ছেলে ওর বাবাকে কেমন লাগলো মানুষটার সাইজে চাইতে কথার সাইজটা একটু বড় জানি না ম্যাচ করবে কি না আমি তো সুরভিকে দেখে ভালোবেসি ওর বাবাকে দেখি না <laughs> দারুণ বলেছিস তো বাবা তোমার মান সম্মান নষ্ট হোক এমন কোনো কাজ আমি করব তুমি যদি মনে করো যে সুরভিকে ভালোবেসে আমি ভুল করেছি তাহলে এখনো বলো আমি সংশোধন করে নেব এই কি বলছিস তুই এই তোর ভালোবাসা বাবার চেয়ে ভালোবাসা বড় হতে পারে স্টপ বাবার জায়গায় বাবা লাভ ইজ লাভ লাভের চেয়ে বড় কিছু হয় না থ্যাংক ইউ বাবা ইউ আর রিয়েলি গ্রেট বাবা কোথায় গিয়েছিলে একা একা খালার আশায় দারুণ এক মহিলা অনেক কিছু জানেন তুহিনকে ওর মায়ের চেয়ে বেশি আদর করেন জানি জানি সব কিছু আমার জানা হয়ে গেছে এখন সামান্য একটু প্রমাণের দরকার তারপরে আমি আমার সিদ্ধান্ত জানি তুমি খালাকে দেখেছো আমার চোখে ফাঁকি দেওয়া কারো পক্ষে সহজ নয় এই চোখ কিন্তু জেসের চোখ না একেবারে সিসি ক্যামেরা বাবা কি জেনেছো বলো তো জেনেছি বাবা তুমি আবার উল্টো পাল্টা কিছু বলতে চাও না প্লিজ প্লিজ আঙ্কেল ইয়ার সুরভিকে দেখছি তুমি সুরভিকে এতদূর নিয়ে এলে সঙ্গে করে আর এখন তাকে একা একা ছেড়ে দিয়েছে এটা কি ধরনের ভদ্রতা হবে নাই বা যেমন বাবা তেমনি তো তার ছেলে আপনি আমার বাবা সম্পর্কে ভুল ঠাউরেছেন ভুল ঠাউরেছে কিনা সেটা শিগগিরই প্রমাণ হবে জয় সাহেব একটু চা তোর নাম কি আমার নাম মতি কতদিন ধরে আছে বাড়িতে ধরেন জন্ম থেকে আছি আল্লাহ সাহেব লোকটা কেমন খুব ভালো খুব ভালো খুব ভালো আপনার ছেলেটা আরো ভালো যাও স্যার এটা খুব কথা কই আজকের একটা গান বাজনা আয়োজন করা হয়েছে খুব ভালো গান এই তল্লাটের সবচেয়ে বড় গায়েন সে আজকে গান গাব শুধু আপনার জন্য আয়োজন করা হয়েছে যদি গানটা শুনেন খুব ভালো লাগবে খুব ভালো গান সবাই দেখা করে গেল আর তুই আমার সঙ্গে দেখা করার সময় পেলি না বাবা এই তো একটু সময় নিয়ে এলাম তোর পছন্দ আছে সুরভি খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে আমি একবার দেখেই বুঝেছি মেয়েটা বাবার মতো অহংকারী হয়নি ওনার কারণেই তোমার সঙ্গে দেখা করার সময় পাইনি এত খুঁতখুঁতে লোক সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে কখন যে কি করে বসে আমি একবার দেখেই বুঝেছি বাবা যেমনই হোক মেয়ে ভালো হলেই তো হলো যে সংসার করবে তার ভালোটাই তো আসল তা ঠিক তবে বলা তো যায় না সন্দেহপ্রবণ লোক বোঝার মতো আমরা নিজেরাই তো সন্দেহের জন্ম দিয়েছি হ্যাঁ এটা না করলে ভালো হতো কি জানি আমার জন্য একটু দোয়া করুন কেন করব নিশ্চয়ই তোর ভালো হবে সবকিছু ঠিক হয়ে যাবে চিন্তা করিস না বাবা করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালোমা ঝিলঝি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে তোমায় নদী নষ্ট করলো তোমায় নদী নষ্ট করলো ওই না কোলা ব্যাঙ্গে রঙ্গে তোর ঢঙ্গে রঙ্গে তোর ঢঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে পালোমা ঝিলো ঝি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে আ আ আ কি হলো এভাবে গান থেকে উঠে নিয়ে এলেন বসে কেন কথা বলছি এরা কিন্তু মানুষ সুবিধা নেই নানান রকম ফন্দি ফিকির করে আমাদের মন বোঝাবার চেষ্টা করছে আরে এরা এইসব ফন্দি ফিকির করে যাতে উঠতে চায় ওদের লোভ এসব চাষাবুষা লোকদের একটা লোভ থাকে যাতে ওঠার জন্য তুই আবার ওদের ওই জাদু টোনাতে পা দিবি না এটা সাবধান করার জন্য তোকে ডেকেছি মনে থাকবে আর ওই যে খালা নাকি তুই তো বলছিলি নানান রকম জাদু টোনা জানে খবরদার ভুলে ওর বাড়িতে পারবি বাবা কথা বলবি না বলবো গরু সাই শিশু ছিলাম হইলাম বুড়া নইরা গেল বাঁকা গুড়া আগা পাছা যাইতেছে মোর ভেঙ্গে ওরে ভেবে দেওয়ান খালে কে চিন্তা করে আপন মনে ভেবে দেওয়ান খালে কে চিন্তা করে আপন মনে একদিন মিশিব মাটির সঙ্গে রঙ্গে তোর ঢঙ্গে রঙ্গে তোর ঢঙ্গে ভাঙ্গা আরে তাড়াতাড়ি বিষ্ণুটা করে দে কি ব্যাপার বিহার সাহেব একেবারে মন মরা হয়ে বসে আছেন আপনাদের এই এলাকায় এত শিয়াল নাই আরে বিআই সাহেব শিয়াল হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আরে মাঝে মাঝে তো বাঘও দেখা দেয় বাঘ হ্যাঁ বাঘ এলে খুব মজা হবে তাই না বন্দুকটা দিয়ে যাবো নাকি তাহলে শিকারটাও হয়ে যাবে আর দোষ সাহেব বন্দুক দিয়ে কি হবে বাঘ তো আমার সাথে চোখাচোখি হলে ভয় পালাবে হ্যাঁ তাই নাকি ভেরি গুড আরে দারুণ ব্যাপার হ্যাঁ মতি আরে দক্ষিণের জানালাটা খুলে দে দক্ষিণা ফুরফুরে হাওয়া এসে ভিআই সাহেব আপনাকে ঘুম পাড়ানিয়া গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে তার সাথে যদি বাঘ চলে আসে তাহলে দারুণ হয় কি বলে না হ্যাঁ? বাঘের কথা বাদ দিন সাহেব আপনি বলুন ছাড়পোকা টিকটিকি মশা এগুলো আছে কিনা আরে ভাই ওগুলো তো রাতের অতিথি ওরা মানুষের কোনো ক্ষতি করে না শুধু যাওয়ার সময় একটু সুড়সুড়ি দিয়ে যেতে পারে আর কি আরে বিআই সাহেব শুয়ে পড়ুন শুয়ে পড়ুন আর দেরি করবেন না এতদিন শহরের আলো ঝলমল রাত দেখেছ এখন অন্ধকার দেখতে কেমন লাগছে অন্ধকারে নিজস্ব একটা আলো আছে এতদিন শুধু সেটা বয়ে পড়েছে আর এখন সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি অন্ধকারে সত্যিকারের মানুষ চেনা যায় এই চেনায় কেউ কাউকে কোনোদিন ভুলে না আমার বিশ্বাস তুমি আমাকে ভুলে যাবে তোমাকে ভোলার কোনো কারণ খুঁজে পেয়েছো পাইনি কিন্তু পেতে কতক্ষণ সে পাওয়া যেন আমার জীবনে কখনোই না আসে যাতে না আসে সেজন্যই তো এত দূর নিয়ে এসেছি হুম কিন্তু জানো তো সন্দেহের অনেকগুলো চোখ আছে সেই চোখগুলো দৃষ্টি এড়িয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু পথের বাধা তো শেষ নেই বাধার শেষ নেই কিন্তু পথের শেষ আছে ওই গানটি শোনোনি পথেরও শেষ আছে যেতে যেতে একদিন নদী ও সাগরে গেছে মিশে তোমার কথা যত শুনছি ততই ভালো লাগছে কিন্তু কেনই ভালো লাগে বলতে পারো পারি বলো তো শুনি কারণ আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসায় কোনো কৃত্রিমতা আমি সারা জীবন তোমাকে অকৃত্রিমভাবেই ভালোবেসে যাব আমিও সেটাই বিশ্বাস করি কি হয়েছে বিআই সাহেব এত চিৎকার চেঁচামেচি কিসের বাঘ আরে কোথায় বাঘ জানালায় জানালায় তাতে কি হয়েছে আপনি না বাঘ শিকার করেছেন তাতে বাঘ দেখে এত ভয় পাওয়ার কি আছে আপনার হ্যাঁ ভয় পাবো কেন চমকে গেছি আর কি চমকে গেছেন বাবা হ্যাঁ চমকে গেছেন মানে আমি বুঝতে পেরেছি আপনার বয়স হয়েছে তো ওই নার্ভের উপরে আপনার কন্ট্রোল একটু কমে গেছে <laughs> এটা তো হাসির কি হলো আছে আছে শুনুন এই যে কোনো বাঘটা কিচ্ছু নেই এই হচ্ছে আরো আমি আমি আমি বাঘ বুঝতে পেরেছেন শুনুন বিআই সাহেব যে কাজটা কেউ কোনোদিন করেনি সেটা গর্ব করে বলা উচিত না আপনি ঘুমিয়ে পড়ুন এই এলাকায় কোশ্চিন কালেও বাঘ আসেনি আসবেও না আপনি কোনো চিন্তা করেন না আমি আসি ও ও লাভ ইউ ডার্লিং মন খারাপ করো না আমি তো তোমার কাছে আছি এই দুই দিন মাত্র আবার তুমি আমার কাছেই আসবে জাস্ট টু ডেজ আপনি এখানে কি হয়েছে কি কোমরে ব্যথা তো আপনি আমাকে আগে বলবেন না ওই দাঁড়ান দাঁড়ান আমি ব্যবস্থা করছি বিলকিস বিলকিস আয় বিলকিস হ্যাঁ দেখো না কোমরে ব্যথা তুমি তার একটা চিকিৎসার ব্যবস্থা করো একদম সোজা হতে পারছি না কি হয়েছে বের কোমরে কি হয়েছে আরে তুমি একটা কাজ করো যে তোমার তেল আছে না তার সাথে তেজপাতা ওটা নিয়ে এসো যাও আমি ওনাকে ওখানে শুইয়ে দিচ্ছি আরে আসুন আসুন আরে আসুন আরো জোরে জোরে মালিশ করো না আরো জোরে দাও ও ও আল্লাহ দাদা আরে না এত সহজে ভালো হবে না বেহাই আর একটু সহ্য করতে হবে জোরে এখন একটু আরাম হচ্ছে না মালিশে না হয় ব্যথা দূর হবে কিন্তু মনের সংশয় দূর হবে কোন মালিশে কিসের সংশয় বিয়া সাহেব না ও কিছু না তোমাকে ভালোবাসি বলেই তোমাদের বাড়িতে এসেছি কিন্তু এখানে এসে তোমাদের মধ্যে যে জটিলতা দেখতে পেলাম তাতে তো ফল ভালো হবে বলে মনে হয় সুরভি আমি ভালোবেসেছি তোমাকে আমাদের এই ভালোবাসাকে তোমরা সামান্য কারণে সন্দেহের চোখে দেখে যদি শেষ করে দিতে চাও তাহলে তো আমার কিছু বলার নেই হ্যাঁ তবে বলতে পারো যে আমি কেন তোমাকে আগে বললাম দেখো কারোর জীবনই তো পরিপূর্ণ সম্পূর্ণ নয় প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা থাকে তোমাদের ফিল্মতে খোঁজ নাও দেখবে এমন কিছু পাওয়া গেছে যাতে আমাদের মনেও সন্দেহ সৃষ্টি হতে পারে দেখো ভালোবাসা হয় দুটো জীবনে ওই জীবন দুটি কিন্তু আসো পারিপার্শ্বিকতাকে এত বড় করে দেখার তো কিছু নেই যেমন দেখছেন তোমার বাবা তুহিন আমি মেয়ে আমার বাবাকে কনভিন্স করেই কিন্তু আমাকে তোমার পেতে হবে কিন্তু ভালোবাসা তো সে কথা বলেন যদি তাই হতো তবে রাখালের সঙ্গে রাজকন্যা আর রাজকুমারের সাথে কাঠুরিয়ার মেয়ের সম্পর্ক হতো এখন রাজকন্যাও নেই রাজকুমারও নেই আছে সাধারণ মানুষ এই সাধারণ মানুষেরাই উভয় পরিবার এক হয়ে ঠিক ধরেন তা কি করবে আমাকে ভালোবেসে যদি তুমি ভুল করে থাকো তবে সে ভালোবাসা আমি ফিরিয়ে নেব জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না জি বাবা আসছি আবার কি হলো জানি না খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আমরা এখান থেকে চলে যাব আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু আমি যদি না খেয়ে যাই গৃহস্থের অকল্যাণ হবে সেই জন্য আমি খেয়ে যাব তুই তৈরি হয়ে থাকো সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়ে যাবো আপনি কোন কারণে যেতে চাইছেন আমি ঠিক যাই না আপনার তো ভালো করে সব কিছু জানাই হলো না আমার সব কিছু জানা হয়ে গেছে বিআই সাহেব আপনি থাকায় আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি আপনি কেন চলে যেতে চাইছেন আমি জানি না তবে আপনি চলে গেলে আমি খুব কষ্ট পাব তাই বলছিলাম কি আপনি কটা দিন থেকে যান এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই বুঝি নদীর মাছ কুয়ে পড়লে একটু কষ্ট হয় বই কি সব বুঝি ঠিক আছে মন না চাইলে থাকবেন না কিন্তু যে জন্য আসা ওদের বিয়ের ব্যাপারে তো কোনো কথাই হলো না আমি দিবানিদ্র থেকে উঠে তারপরে বলবো আর একটু শিওর হয়নি মন খারাপ করে না সোনা তোমার অবস্থা তো আমি বুঝি বুঝি না লক্ষ্মী সোনা অমন অমন করে না অমন করে না লক্ষ্মী সোনা আরে এর চেহারা তো দেখি একেবারে তুহিনের মতো কে তুমি তুমি কে মাহিন মাহিন তোমার কি হয় ভাত কে তোমার মা এই বাবাকে করে ছোড়ে ওকে কে আপনি আমাকে বিয়ে বলবেন না আমার আত্মীয় হওয়ার কোনো যোগ্যতা আপনাদের নেই আচ্ছা আত্মীয়তা না করলেন আসল কথাটা শুনুন বেশ আসল কথা সব আমার বোঝা হয়ে গেছে আপনাদের জারি জুরি সব ধরা পড়ে গেছে এখন শুধু আমি ফাইনাল সিদ্ধান্ত জানি শুনুন বিয়া আপনি আপনি এই যে বাবা এই যে এই যে বাবা মা আছে মা আছে কিচ্ছু কিচ্ছু না ভয় পেয়েছিস এই যে না মা আছে না মা আছে এই সুরভি সুরভি কি ব্যাপার দিয়া সাহেব আপনি কোথায় যাচ্ছেন আপনার জানি যদি সব আমার জানা হয়ে গেছে আপনি কি ভেবেছিলেন সব কিছু গোপন করে সুরভিকে নিজের ঘরে বউ করে তুলবে এত সহজ না আমার চোখ হচ্ছে শকুনের চেয়েও তীক্ষ্ণ তার মানে আপনি মাহিনকে দেখতে গিয়েছিলেন আপনি কি ভেবেছিলেন যে ছেলের কথা গোপন করে ফেলবেন আরে সাহেব খুন করেও মানুষ গোপন করতে পারে না আর আপনি নিজের ছেলেকে গোপন করবেন কিভাবে ভাই সারাপ আপনি কোনো কথা বলবেন না আমাকে ব্যয় বলে রাখবেন না ব্যয় হওয়ার যোগ্যতা আপনি হারিয়েছেন আহা আমার আসল কথাটা শুনুন কি শুনবো আপনি তো এখন শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন কিন্তু সেটা সম্ভব হবে না আপনার সব কুকীর্তি ধরা পড়ে গেছে শুনে রাখেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না আমি সেটা করবও না আমি এখন চলে যাবো বাবা আমরা এখন চলে যাবো চল আমি সব শুনেছি তুই শুনেছিস আর আমি নিজে চোখে দেখে এসেছি এখানে আর এক মুহূর্ত নয় চল আয় সব গুছিয়ে নে বাবা আগে তুমি সবটা শোনো তোর কাছ থেকে শুনতে হবে আমাকে আমি যেটা বলছি তুই সেটা কর সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি আয় আমি যাব না যাবি না তুই এই ক্রিমিনালদের সাথে এখানে থেকে যাবি তো থাক এই ক্রিমিনালটা তোকে হিপনোটাইজ করেছে আমি বুঝতে পারছি আমি চললাম তুই থাক আর শোন তুইনকে বলে শোন গাড়ি আমি নিয়ে গেলাম বাবা খবরদার আমাকে বাবা ডাকবি না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পিআই সাহেব আমার কথা শুনলেন না ওয়ালাইকুম আসসালাম হোয়াটস ইউর প্রবলেম প্রবলেম আমাদের নয় প্রবলেম আপনার হোয়াট ইউ মিন এখানে চল্লিশ কিলোর উপরে গাড়ি চালানো বেআইনি অপরাধ আরে রাখো তোমার আইন আমার এখন দরকার একশো আশি কিলোমিটার পার আওয়ার সরি আপনি আইন ভঙ্গ করছেন আসুন আমার সাথে তুমি কার সাথে কথা বলছো তুমি জানো তোমার অনেক বস আমার বন্ধু আইন ঊর্ধ্বে কেউ নয় প্লিজ আসুন আমার সাথে আচ্ছা কিন্তু তুমি ভালো করছো না সেটা আমি বুঝবো কর্তব্যরত অবস্থায় আমার কথা আপনাকে শুনতে হবে আর না শুনলে সেটা হবে আরেক অপরাধ আসুন আমার সাথে আপনি ওনাকে যেতে দিলেন কেন কেউ ভুল বুঝে চলে গেলে আমার তো কিছু করার নেই আপনার অনেক কিছু করার আছে দুরা ভাই যান ওনাকে ফিরায় নিয়ে আসেন না তুই কেন বুঝতে পারছিস না উনি এইভাবে ভুল বুঝে চলে গেলে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকবো তো আপনারা তো আমার ভুল ভাঙিয়েছেন শোনো মা তবু উনি তোমার বাবা উনি সব কিছু না জানলে আমরা তোমাকে গ্রহণ করতে পারি না দুলা ভাই জানতো আপনি এক্ষুনি ফিরায় নিয়ে আসেন ওনাকে ঠিক আছে আয় মতি সাইকেলটা নিয়ে আয় খুঁজছেন ভাই যে ভদ্রলোক এই গাড়িটা চালিয়ে আসছিলেন তিনি কোথায় ওনাকে আমরা কাস্টডি দিয়েছি কেন উনি বেপরোয়া গাড়ি চালিয়ে আসতেছিল এবং আমার সাথে দুর্ব্যবহার করেছে চেকপোস্টে আটক করে তাকে আমরা এখানে বসে রেখেছি এখানে এখন তো দেখছি মাঝে মাঝে সীমা ছাড়ানো দরকার আছে আপনি যদি গাড়ির গতিসীমা না ছাড়াতেন তাহলে তো আমি আপনাকে ধরতেই পারতাম না আমি লম্পট ধরিবার চারশো বিশের সাথে কথা বলি না আপনি কথা না বললে কি হবে আপনার মেয়ে কিন্তু আমার ছেলের সঙ্গে ঠিকই কথা বলছে এতক্ষণ ইনশাল্লাহ তাদের কলমা পড়াটাও হয়ে গেছে সৌরভী আমার মেয়ে না আমি ওকে ত্যায্য করব তহিনও আমার ছেলে না তাহলে তুমি কার ছেলে ওর মায়ের ছেলে আরে আপনি তো ভোট টোয়েন্টি না আপনি তো এইট ফর্টি আপনি কি শুরু করছেন রে ভাই শুরু আমি করিনি করেছেন উনি আপনি তো ছেড়ে দিলাম চলে যান যান তো ঝামেলা করেন না এখান থেকে চলে যান যান বলছি যান না না না আমি এ বিয়ে মানি না অসম্ভব এই যে এই লোক এই লোকটা শালিকার সাথে অবৈধ সম্পর্ক করেছে এবং সেই ঘরে তার একটি সন্তান আছে তার সন্তানের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না বাবা তুমি ভুল করছো কি ভুল করছো মাহিন তুহিনের ছোট ভাই ওরা যমজ ওদের মাকে বিলকিস খালা ওদের মা মাহিন তুহিনের বাবা অনেক আগেই মারা গেছেন মাহিন প্রতিবন্ধী আঙ্কেল নিঃসন্তান তাই পিতৃস্নেহে আঙ্কেলই তুহিনদেরকে মানুষ করেছে তাহলে কেন মাহিনকে লুকিয়ে রাখা হলো বিয়া সাহেব আপনারা বিব্রত বোধ করবেন সে কারণে ওকে একটু সরিয়ে রেখেছি লুকিয়ে রাখি এটা তো আরো বড় অপরাধ সে একটা প্রতিবন্ধী প্রতিবন্ধীর একটা মানবাধিকার আছে আপনি সেটা লঙ্ঘন করেছেন সেটা আপনি ঠিকই আচ্ছা ঠিক আছে সে অপরাধ মাফ করে দিলাম কিন্তু একটা চাষার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না এটা অশিক্ষিত মূর্খ তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি কিছু দিয়ে দেবো বাবা আঙ্কেল অশিক্ষিত নন মূর্খও নন উনি কৃষিতে পিএইচডি করেছেন কৃষি পিএইচডি করেছেন উনি অবসরপ্রাপ্ত সেক্রেটারি কৃষিতে পিএইচডি করেছে তো চাষা চাষার ছেলে চাষা তার সাথে আমার মেয়ে বিয়ে হতে পারে অসম্ভব এই সাইকেলটা ধর সাইকেলটা ধর আরে ভাই দাঁড়ান না আরে আরে দাঁড়ান আমি